নবী তোমার আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে একটা অ্যাপস দেখাইতেছি যে অ্যাপসের মাধ্যমে কিভাবে এমবি পাবো আমরা ফ্রিতে এমবি ব্যবহার করব মেগাবাইট তো যারা আমার ভিডিওটা দেখছেন তো তারা আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তো আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো আমি পরবর্তীতে অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস অ্যান্ড্রয়েড ফোনের সিটিং এগুলোর উপরে আরও অনেক টিউটোরিয়াল দিব তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো এই অ্যাপস একটা হলো বাঙালি সিমের জন্য শুধু তো অ্যাপসটা দেখাই আমি এই যে my Bangla link my Bangla link অ্যাপসটা ইনস্টল করার পরে ফোনে তো ইনস্টল করার পরে একটা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমার এই জায়গায় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অলরেডি তো আমি তো আর দেখাইতেছি না কীভাবে তো আপনি আমি একটু ধারণা দিয়ে দিই যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অ্যাপটা ইনস্টল করার পরেই অ্যাপসটা সাবমিট করার পর যখন ওপেন করবেন ওপেন করার পরে একটা অপশন আসবে তো ওই ওখানে আপনি এরকম যে দেখাই আপনারা তো এই হলো আমার অ্যাকাউন্ট তিনশো নয় পয়েন্ট আছে তো আমার এই নাম্বারটা এখানে আছে এই যে অ্যাকাউন্ট নাম দিচ্ছি আমি এই নামটা আছে এই আমার অ্যাকাউন্ট আর এখানে আমি <coughs> প্রতিদিন যদি একটু এই অ্যাপসটা ওপেন করে ওপেন করে একটু ঢুকি ঢোকার পরে এগুলো আমি যদি দেখি তো আমার প্রতিদিন বিশ এমবি আমার এই অ্যাপসে এই আমার সিম আমার সিম ব্যালেন্সে মানে এমবিটা বিশ এমবি চলে আসবে তো এটা প্রতিদিন আমার কি করতে হবে অ্যাপসটা ওপেন করে আমার একটা অ্যাকাউন্ট খোলা থাকতো আমার নাম্বারে অ্যাপসটা ওপেন করে আমি প্রতিদিন একটু ঢুকবো দেখে এখানে দেখবো যে এখানে কি আছে বা শুধু এই অ্যাপসটার ভিতরে ঢুকবো তো অ্যাপসটার ভিতরে ঢুকি যদি অ্যাপসটা আমরা ভিজিট করি তো তখনই আমরা শুধু ভিজিট করার জন্য আমি এই বিশ পাবো তো এছাড়াও বোনাস আছে এখানে তো একশো এমবি একশো পঁচিশ এমবি কিন্তু অলরেডি এখানে আছে এই যে এই অ্যাকাউন্টে হুম এই যে এখানে balance minute S M S একশো পঁচিশ এমবি আছে আমার এখানে রিচার্জ করা যাবে যে অ্যাপসটাতে যেমন ওই যে গ্রামীণ সিমের মাই জিপে অ্যাপ এই অ্যাপসটা একদম সেমই এইখানে দেখা যাবে যে এই নাম্বার থেকে যে কে কল করছে ঠিক আছে কখন কয়টা বাজে কমেন্ট কথা বলছে এস এম এস ইন্টারনেট এই এখানে সব ডিটেলসগুলো এখানে আছে তো এই অ্যাপসের মাধ্যমে আরও অন্য অনেক অনেক অপশন আছে এই অ্যাপসের ভিতরে তো আজকে আর এই ভিডিওর বাড়াবো না তো এখানেই তো অ্যাপসটা খুব ভালো এমবির জন্য মোটামুটি প্রতিদিন বিশ তিরিশ এমবি জন্য ফ্রিতে ব্যবহার করার জন্য খুব ভালো একটা অ্যাপস শুধু বাংলালিঙ্ক সিমের জন্য তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম मुस्लिम को वो जिंदा तमन्ना दे